বাউন্নতম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের প্রতি বিনর্ম শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস তিনি একটি বই লিখেছেন শশাঙ্ক ব্যানার্জি তার আগে আমাদের পীর হাবিব তার হয়েছিল যে সাক্ষাৎকার বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল এই কথা সত্যতা সব কিছু তার ভিতরে আছে সেই শশাঙ্ক ব্যানার্জির মাধ্যমে নেহরু সাহেবের কাছে যখন চিঠি গিয়েছিল নেহরু সাহেব চিঠি পড়ে বলেছিলেন কিছুদিন আগে মাত্র চীনের সাথে যুদ্ধে আমাদের পরাজয় হয়েছে এই মুহূর্তে ভারতের নাজুক অবস্থা সুতরাং শেখ মুজিবকে ধৈর্য ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে একটি পর্যায়ে ভারত তাকে অবশ্যই সমর্থন করবে এবং তার পাশে দাঁড়াবে তৎকালীন জওয়াহরলাল নেহরুর আশ্বাসের ভিত্তিতে বঙ্গবন্ধু তার কার্যক্রম চালিয়ে যেতে লাগলো এবং পর পর তিনবার তিনি আগরতলা গেলেন তখনকার আগরতলার মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করলেন তার মাধ্যমে আবার জওয়াহরলাল নেহরুর সাথে যোগাযোগ করলেন প্রতিটি পদক্ষেপে তিনি ভারতের সাথে একটা সংযোগ স্থাপন করে তিনি তার কার্যক্রম চালিয়ে যেতে লাগলেন তিনি অসুস্থ তাকে স্পেশাল একজন ট্যাক্স দিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করালেন বঙ্গবন্ধুর সাথে আলোচনার ভিত্তিতে একদিকে রাজনৈতিক কর্মকাণ্ড আরেকদিকে গরিয়া যুদ্ধে তিনি যে প্রস্তুতি নিচ্ছেন তার একটি রূপরেখা তিনি ভারতীয় প্রতিনিধির কাছে হরিন্দ্র ব্যানার্জির কাছে দিলেন এবং সেই এই দেশের তরুণদেরকে যুদ্ধে পাঠাবার নাম দিয়েছিলেন শেখ মণি যে শেখ মণি যাদেরকে পাঠাবে তাদেরকে তোমরা ট্রেনিং দেবে এবং সেইভাবে একদিকে গরিলা যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ গণতান্ত্রিক পন্থায় আন্দোলন দুটি মিলে আমি দেশকে স্বাধীন করব তখন থেকে শুরু হলো কাজ পরবর্তীকালে আপনারা জানেন ভারত পাকিস্তান যুদ্ধের আলোকে যখন পরিষ্কার হয়ে গেল সেই দিন ভারত যদি পূর্ব বাংলাকে আক্রমণ করত দুই মিনিট রক্ষা করার মতো কোনো অস্ত্র শস্ত্র বাংলার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কাছে ছিল না যখন গভর্নর হাউসে মুরায়ম খান মতিন করলো রেজলিউশন নেওয়ার কথা বললো বঙ্গবন্ধু বলেছিলেন আজকে যদি রেজলিউশন নিতে হয় সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে নিতে হবে তারা আমাদেরকে অকার্যকর করে রেখেছিলেন ভারত আক্রমণ করলে আমরা পরিচিত হতাম সুতরাং প্রথম রেজলিউশন হবে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় রেজলিউশন হবে ভারতের বিরুদ্ধে তাহলে আমি স্বাক্ষর দেবো নাইলে দেব না এই কথা বলে বেরিয়ে এসেছিলেন এরা যত কথাই বলুক তত্ত্বাবধায়ক সরকার বলুক অনির্বাচিত সরকার বলুক কোনো কিছুই আমরা মানব না আমাদের সংবিধান ভাবে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আনব সংবিধানের বাইরে এক চুল যাওয়ার কোনো সুযোগ নেই দুই হাজার তেইশের নির্বাচন হবে ডিসেম্বর মাসের মধ্যে এই নির্বাচনের স্বাধীনের পক্ষের শক্তি জননীতি শেখ হাসিনের ক্ষমতা ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভির চেয়ারম্যান উক্ত অনুষ্ঠানে সর্দার উপহার গ্রহণ করেন এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা বীরম সর্দা উপহার গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ভূঁয়া স্বাধীনতা টিভি